বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এজন্য আমরা বিশ্বাসী হতে চাই আমরা কে হতে চাই আর বিশ্বাসীদের নামে এই সুরাটা ডেডিকেট করলেন কে সুরাতুল মিনুন সুরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম সুরাতুল মিনুন এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শানে নুজুল কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো এটা শুনলে সুরার তাফসির বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহ রসুলাম সাহাবাদেরকে নিয়ে বসা হঠাৎ করে ওমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন বন বন বন বন আওয়াজ হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে সুনানি তিরমিজিতে বন বন মৌমাছির যখন আওয়াজ ওমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুসাহ ইসলামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসুসাহ ইসলামের কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই আহা আল্লাহ রাসুসাহ ইসলাম কি এত সহজে কোরআন পেয়েছে না অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন মিসলা সলসালাতিল জারাস মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসুলসাহ ইসলাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা শৈত্য প্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম পাকুন দিয়া প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল আপনাদের তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ তো প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালানহু উনি কাঁপতেন আর এই কোরআন রিসিভ করতে যে বিষ্ণু ইসা ইসলাম ঘামতেন সুমান বলতে পারলেন না এত কঠিন ছিল ওহি রিসিভ করা ইন্না কৌলান হে এই কোরআনের বাণীটা অনেক ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো তখন যে ওটের উপর বসে আছেন ওটের জমিনে ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুসাহ ইসলাম শুয়ে থাকতেন এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুল ইসলাম শুয়ে আছেন তিনি টেরই পাচ্ছেন হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসুসাহ ইসলামের মাথার ভারে আমার পায়ের হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন তো এই কঠিন কোরআন যখন রাসুসাহ ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইদানা জিব্রাইল আলহিসাল্লাম সরাসরি ওনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদ্ধাতুল মুন্তাহায় এই দুই জায়গায় আল্লাহ রসুল ইসলাম সাইদানা জিব্রাইল আলহিসাল্লামের মূল আকৃতিতে ওনাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্ন যুগে আসতো এই ওহি পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে আল্লাহ রসুল ইসলামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সৌথিন নাহাল মৌমাছির ভনবন ভনবন আওয়াজের মতো কোরআন নাজিল করত কে ভনবন আওয়াজ দেখে ওমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না করোনার আয়াত করোনার আয়াত নাজিল শেষ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসলেন আর বললেন এই মাত্র সুরাতুল মিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মুমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আকামা হুন্না দাখাল আল জান্না এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ি আর জোরে পড়ি ইনশাআল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দু একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকু দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকু দাও তো দেখি বেশি দিও না আবার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে শাউট করতে হয় একদিনের জন্য শাউট করে আমার গলা বাংলে আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে হুজুর আন্নে গো একদিন আঙ্গ ব্যাগ দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাগ দিন মানে প্রতিদিন কি হয়েছে সাপ কই বসো বসো তাহলে মুমিনের কয় গুণ গলায় আওয়াজ নাই কয়টা গুণ এই শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার আওয়াজ তোলা যাবে মাশাআল্লাহ ষাটটা গুণ আজকে আমরা শুনবো আল্লাহ শুরু করছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা কার কথা সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা যারা ইমানদার তারা সফল কদ আফলাহাল মুমিনুন successful in are the believers তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নম্বর আল্লাহ বলছেন আল্লাদিন হুম ফি সালাতিহিম খাশিউন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে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 এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন